বড় খারাপ লাগে কষ্ট লাগে আমার তরুণ ভাইরা আমরা শুধু মুসলমান নামেই হইলাম আমাদের আচরণে কাজে ইসলামের ইসলামের বেশ ধারণ করতে লজ্জা লাগে ইসলামের দাঁড়া রাখতে লজ্জা লাগে আ যুবক তোমাকে কি করে বুঝাই তোমার পরিচয় মুসলমান অথচ ইসলামের কাজে তোমার লজ্জা হয় ইসলামিক নাম দেখেছ ইসলামের কোন কাজ নাই অথচ মুসলমান কাকে বলে জানো তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনা রোমানদের সাথে যুদ্ধ হয় রোমের যিনি সেনাপতি উনি রোমের যিনি সম্রাট সেনাপতিকে অর্ডার করেছে হ্যাঁ, সেনাপতি যাও রোমের ভিতর থেকে মুসলমানদের ভিতর থেকে ২০ জন সাহাবাই কালামকে জীবন্ত গ্রেফতার করবা মারবা না আমার কাছে হাতে পায়ে বেরি লাগায় নিয়ে আসবা সেনাপতি যুদ্ধের ময়দান থেকে ২০ জন সাহাবাইকে হাতে বেরি লাগায়া পায়ে বেরি লাগায়া রোমের দরবারে এনেছে আমার ইয়ঙ্গার ব্রাদার্স আমার মা বোন সাথে বলি হাতে পায়ে বেরি বিশ জনকে রোমের দরবারে হাজির করা হয়েছে সম্রাট সিংহাসনে বসা চতুর্পাশে হাজার হাজার সৈন্য হাজার হাজার মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় আছে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে মাঝখানে বন্ধি অবস্থায় রোমের সম্রাট এই বিশ জনকে ডাক দিয়ে বলে who are your leader of you তোমাদের মধ্যে তোমাদের নেতা কে দেখা দিয়েছে হি ইজ আওয়ার লিডার তিনি আমাদের নেতা ডাক দিয়েছে রোমের সম্রাট ডাক দিয়ে হর্স ইউর নেম কি নাম তোমার বলে আমার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ সম্রাট অফার দেয় চিন্তা করো কেমন অফার আজকে তো আমরা অফার পাইলে থাকে না থাকে না সম্রাট অফার দেয় রোমের সাম্রাজ্য এই সাম্রাজ্যে অর্ধেক সাম্রাজ্য এখনই আমি তোমার নামে লিখে দিব শোনো আমার একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে গোটা পৃথিবীর ভিতরে champion number one beauty queen এই সুন্দরী মেয়েকে তোমার সাথে বিয়ে দিব আমি মরার পরে গোটা রুমের মালিক হয়ে যাবে তুমি আমার যুবকরা এরকম কোন অফার যদি কোন যুবকরা দেওয়া যায় সব বার আগে তাড়াতাড়ি দেন কথা কয় না সবাই না বেশিরভাগের অবস্থায় কথা কয় না ঠিক কিনা আমার যুবক তরুণ ভাইরা বাস্তবে তো দূরের কথা ফেসবুকেও যদি একটা সুন্দরী মেয়ে দেখে আর কিছু দরকার না এটা আগে রিকোয়েস্ট পাঠা আসলে যে ছেলে মেয়ের ছবি দিয়ে রাখছে খবর নেই খালি মেয়ের ছবি দেখলে হয় হুশও থাকে না আছে না নাই যুবকের কথা কয় না এই অফার কত বিশাল কিন্তু কাজ কি রোমের সম্রাট ডাক দিয়ে বলে আবদুল্লাহ তোমাকে তোমার ইমান ছাড়তে হবে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে আহ যুবকেরা তরুণেরা মুসলিম ভাইয়েরা মা বোনেরা মুসলমান যে পরিচয় দেয় অবস্থাটা বুঝবেন একটা ঘটনা এরা রোমের সম্রাট হাতে বেরি পায়ে বেরি চতুর্পাশে হাজার হাজার যোদ্ধা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এই বন্ধি অবস্থায় আব্দুল্লাহ বিন হোজাইফা রোমের সম্রাটকে ডাক দিয়া বলে ইয়া কিলা আবার রোম হে রোমের কুত্তা মুখ সামলে কথা বল আমার ইমান নিয়ে একটা শব্দ উচ্চারণ করলে তোর জিব্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলবো রাখবেন ইমানদার ইমানদার যেটা হয় সে একমাত্র পৃথিবীর কাউকে ভয় পায় না একমাত্র ভয় পায় কাকে জোরে বলেন কাকে ঘুমের সম্রাট হাজার হাজার মানুষের সামনে যদি কেউ কুত্তা বলে রোমের সম্রাটকে গালি দেয় রাগ হওয়াটা স্বাভাবিক না অনেক বেশি রেগে গেছে তেলে বাগুনে জ্বলে উঠেছে সাথে সাথে সম্রাট ডাক দিয়ে বলে তাড়াতাড়ি করে এই বিশ জনকে জেলের ভিতরে ঢুকা ডাক্তার একজন নিযুক্ত করে দেওয়া হলো বলা হলো এদেরকে কোনো খাবার দিবা না কোনো পানি দিবা না জেলারকে বর্ণনা করা খাবার পানি তাদেরকে না ডাক্তার একজন নিযুক্ত করে দেওয়া হলো এদের যখন দেখবা খাবার না খেতে খেতে পানি করতে করতে মারা যাবে যাবে ভাব ওই মুহূর্তে আমাকে তুমি একটু ইনফর্ম করবা আমার যুবক ভাইয়েরা আমার মুসলিম ভাইয়েরা একদিন দুই দিন তিন দিন করে করে তেরোটা দিন পার হয়ে গেছে একটা লোক বা খাবার এই বিশ দেওয়া হয় নাই এক ফোঁটা পানিও দেওয়া হয় নাই ক্ষুদা অবস্থা এত এত খারাপ অবস্থা তারা হাতটা যে উঁচু করবে এই হাতটাকে উঁচু করার শক্তিও তাদের বডির ভিতরে নাই পায়ের উপরে ভার করে দাঁড়াবে এতটুকু শক্তিও তাদের পায়ের ভিতরে নাই এই যে জবানটা খুলে জিহ্বাটা নাড়াবে ওই জিহ্বাটা নাড়ানোর শক্তিও বিশজন ক্রমের ভিতরে নাই চোখের পাপড়ি গুলো নাড়াবে চোখের পাপড়ি গুলো পারছে না চোখটাকে মিলিয়ে তাকাতে পারছে না ওই যে ডাক্তার রোমের সম্রাটকে ডাক দিয়ে বলে রোমের সম্রাট এই মুহূর্তে যদি খাবার না দেওয়া হয় পানি যদি না দেওয়া হয় এদেরকে মনে হয় আর বাঁচানো যাবে না রোমের সম্রাট জেলারকে ডাক দিয়ে বলে জেলার শুকুর একটা জবে করি শুকুরের মাংস এই মুসলমানদের সামনে তুমি পেশ করো আর পানির সাথে মদ মিশাও মদ মিশানো পানি তাদের সামনে পেশ করো তাদেরকে বলে দিবা এটা শুকুরের মাংস আর এটা মদ মিশানো পানি যদি জীবনে বাঁচতে চাও এই শুকুরের মাংস আর মদ মিশানো পানি ছাড়া বাঁচার কোনো উপায় নাই আমার ভাইয়ার কিতাবের ভিতরে বর্ণনা এসেছে জেলার বর্ণনা করে তেরোটা দিন না খাওয়ার পরে যাদের জবাব দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না যারা কথা বলতে পারছিল না জিব্বাটা নড়াতে পারছিল না তাদের সামনে হারাম খাবার গুলো পেশ করার কারণে জেলার বর্ণনা করে কোথা থেকে যেন তাদের বডির ভিতরে শক্তি আসলো ক্ষুধার্ত বাঘের ন্যায় প্রত্যেকজন সাহবায় সিংহের মতো গর্জন করে বলে উঠলো ইয়া কিলা আবার রূপ কিন্তু যুবকেরা সিগারেটও খায় মদও খায় গাঁজাও খায় পাইলে বাবাও ছাড়ে না এলাকায় নাই কথা বলেন না কেন আছে না নাই যুবক যারা আছে my brothers I request you from my heart আমি আমার অন্তর থেকে তোমাদেরকে বলি বিজ্ঞান বলছে মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি নেশা করে নিয়মিত ইয়াবা খায় বাবা খায় গাজা খায় খায় যুবকদের বডির ভিতরে লিপিড নামক এক প্রকার চর্বি থাকে এই চর্বিগুলো গলে যাবে তোমার জীবন যৌবন শেষ হয়ে যাবে অল্প বয়সে হার্ট নষ্ট হবে কিডনি নষ্ট হবে আর রসুল বলেছেন হারাম যে বডিটা হারাম দ্বারা গঠিত সেটা জানতে যাবে না দুনিয়াও শেষ কালো শেষ দুনিয়াও শেষ কালো শেষ সবচেয়ে বড় খারাপ শোনা এখানে যারা নিয়মিত সিগারেট খায় এমন অনেক মানুষ আছে আমাকে বলুন আপনারা যদি বিশ্বাস করেন মেডিকেলে যায় ডাক্তারকে বলবেন সিগারেট যারা স্মোকার রেগুলার স্মোকার তাদের গুলো দেখবেন লাঞ্চগুলো পচে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তাদের শরীরের ইমিউন সিস্টেম উইক হয়ে যায় আমার ভাই টাকার টাকা শেষ পেয়ে যাচ্ছে আপনি জান্নাতে যেতে পারছেন না আপনারা বলুন একটা সিগারেটের দাম যেটা দামি এটা পনেরো টাকা তাই না আর এর নিচেরটা দশ টাকা বারো টাকা একটা ইটের দাম সাত টাকা ছয় টাকা একজন মানুষ আপনার অনেক যুবকে আছে এক এক দিনে তিনটা চারটাও খায় একদিনে চারটা করে ইটও যদি আপনারা কিনতেন এতদিনে বাড়িতে তিনতলা একটা বিল্ডিং হয়ে যেত কথা বলে না আপনার দুনিয়ার টাকাও নষ্ট পরকালের জান্নাত নষ্ট আমার থেকে আপনার থেকে হতভাগা কি হতে পারে যুবক ভাই আমি তোমাদের জন্য স্পেশালি কিছু কথা তোমাদেরকে বলতে চাবো বলবো একটু পরে এসে এইখানে মাঝখানের এই পয়েন্টে একটা ওয়াদা কি নেওয়া যাবে আজকের পরে কোনো সিগারেট নেশা গাজা ইয়াবায় হাত লাগাবো না শোনো where there is will there is way ইচ্ছে থাকলে মানুষ পারে you have to be determined গত কয়েকদিন আগে কক্সবাজার মাহফিলে গেছি গত বছর মাহফিলে বলে আসছি দশ জনের মতো যুবক আসছে আমার সাথে দেখা করতে হুজুর গত বছর দাঁড়িয়ে রাখতে বলেছেন আর খুব লাগাই নাই হুজুর সিগারেট ছাড়তে বলেছেন একটা টানো আর দেই নাই সেই যুবক বলতেছে হুজুর গত জীবনে যত ভালো কেটেছে আমার এই এক বছর গত সব জীবনের থেকে সবচেয়ে ভালো কেটেছে আমি তোমাদেরকে বলি যুবকেরা তরুণরা যারা এখানে সবাই আমার সাথে একটা ওয়াদা নেন আজকের পরে কোনো নেশায় হাত লাগাবেন না সিগারেটেও হাত লাগাবেন না আপনি এই ওয়াদা মন থেকে নেওয়া যাবে উঁচু করে আমার সাথে ধরেন দেখি অনেকে উঠাচ্ছে না ভয়ে পিছনে তো দাঁড়িয়ে তারাও উঁচু করে ধরেন না আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ আমাদেরকে প্রত্যেককে নেশা ছাড়ার তাও ফিক দিয়ে বলেন আমি নেশা মুক্ত জীবন গড়ার তাও ফিক দেন বলেন আমি হারাম মুক্ত জীবন গড়ার তাও ফিক দেন বলেন আমি হ্যাঁ মুসলমান ভাইরা আব্দুল্লাহ বিন হুজাইফা জীবন ঘনায়া যাচ্ছে মারা যাবে যাবে ভাব ওই মুহূর্তেও দাঁড়ায় বলতেছে হারাম খাবো না লাথি মেরে ফেলে দিব আল্লাহ এই কথা যখন রোমের সম্রাটের কাছে গেছে রোমের সম্রাট আরো রেগে গেছে বলে কি এত বড় স্পর্ধা কোথার থেকে আসে এদেরকে ফাইনাল পরীক্ষা করতে চাই এই যে পরীক্ষা রোমের সম্রাট বিশাল বড় করে দশটা ডেক্সি জাল দিয়েছে বিশাল বড় বড় পাতিল পাতিলের ভিতরে আগুন তেল ছেড়ে দিয়েছে নিচে দা দা করে আগুন জ্বলছে আগুনের উপরে তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে বিশ জন সাহাবাই গ্রামকে দাঁড় করিয়ে দিয়েছে লাইন ধরে তিনজন চতুর্থ নম্বরে আবদুল্লাহ বিন হুজাইফা আমার ভাইয়েরা লাইন ধরে দাঁড় করেন রোমের সম্রাট বলে আবদুল্লাহ এখনো সময় আছে আমার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করো আমার প্রস্তাব যদি অ্যাকসেপ্ট না করো ওরে আব্দুল্লাহ এই যে ফুটন্ত তেল দেখছো এই তেলের ভিতরে তোমাদেরকে নিক্ষেপ করে তোমাদের জীবনটা শেষ করে দেওয়া হবে আবদুল্লাহ ডাক দিয়ে আমাদের রমের সম্রাট তুমি আমাদের জীবন কেড়ে নিতে পারো কিন্তু কসম করে বলি আল্লাহ তুমি আমাদের ইমান কাটতে পারবা না আমার যুবক ভাইরা আব্দুল্লাহ বিন হুজাইফা সহ বিশ জন দ্বারা রোমের সম্রাটের ওয়াটারে একশো একজন করে ধরে ধরে ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে চিন্তা করে দেখে ফুটন্ত তেল টকপক করছি হাজার হাজার মানুষ একজনকে ধরে ধরে ফুটন্ত তেলের ভিতরে ছাড়ছে একজনকে যখন তেলের ভিতরে নিক্ষেপ করছি টকবক টকবক করা তেল সাথে সাথে বস্তু আর হাড্ডি গুলো আলাদা আলাদা বাজা বাজা হয়ে গেছে এক একজন করে দ্বিতীয় জন তৃতীয় জন সবার সামনে তিনজনকে একদম তেলের ভিতরে ফেলে ভাজা ভাজা করে ফেলা হয়েছে চতুর্থ নম্বরে আব্দুল্লাহ বিন হুজাইফা পালা আব্দুল্লাহ বিন হুজাইফাকে ফেলার জন্য নেওয়া হচ্ছে আব্দুল্লাহ বিন হুজাইফার চোখের কুয়া দিয়ে একটু একটু করে পানি বের হচ্ছে এবার রোমের সম্রাট ডাক দিয়ে বলে আব্দুল্লাহ এ আব্দুল্লাহ তুমি বুঝি মৃত্যুর ভয়ে তোমার চোখ দিয়ে পানি ঝরছে ওরে আবদুল্লাহ এখনো সময় আছে তুমি যদি আমার প্রস্তাবে গ্রহণ করে নাও তোমাকে আমি ছেড়ে দিব আবদুল্লাহ বিন ডাক দিয়ে আমার আরে রমেন সম্রাট দা দা দা তুমি যে আমার চোখের ভিতরে পানি দেখছো এটা কোনো দুঃখ বা মৃত্যুর ভয়ের পানি না এটা আমার আনন্দের চোখের পানি এটা কিসের পানি কারণ আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মৃত্যুকে কখনো ভয় করে কথা বলে না যারা ইমানদার তারা কখনো মৃত্যুকে ভয় করে যারা বাংলাদেশে বহু মানুষ আছে ফাঁসির দড়ি হাসি মুখে বরণ করে নেয় তারা দিনের জন্য যারা লড়াই করে তারা কখনো ফাঁসি হামলা মামলা ভয় করে না তারা জান্নাতের আশায় জীবনটা ইচ্ছে করে আল্লাহর জন্য কুরবানি দিতে পারে ঠিক কিনা বলেন আমার ভাই আবদুল্লাহ বিন হুজাইফ যখন এই কথা বলে রোমের সম্রাট এবার একটু আশ্চর্য হয়ে গেছে বলে কি বলো রোমের সম্রাট ডাক দেবার আবদুল্লাহ বলে হ্যাঁ, রোমের সম্রাট তুমি ভাবছ আমি আমার মৃত্যুর ভয়ে চোখের পানি ঝরাচ্ছি না না না ওরে রোমের সম্রাট আমি আল্লাহর দরবারে আমার মন থেকে আনন্দের এটা বসলু আমি আল্লাহকে ডাক দিয়ে বলছি আল্লাহ আল্লাহ ভিতরে একটা মাত্র জীবন দিয়েছে আল্লাহ আপনি আমার বডির ভিতরে যত পশম আছে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় একটা করে জীবন যদি দিতেন আল্লাহ প্রত্যেকটা জীবনকে আল্লাহ আপনার দিনের জন্য আমি কোরবান করে দিতে পারতাম সম্রাট ডাক দিয়ে বলে না না রে এদেরকে আর হত্যা করা যাবে না এরা মানুষ না মালাকুন করিম এরা মানুষ না এরা তো ফেরেস্তার যা তাড়াতাড়ি করে হাদিয়া দিয়ে এদেরকে বিদায় করে দেন আপনাদেরকে বুঝাইতে চাই মৃত্যুর সামনে দাঁড়ায়াও মৃত্যুর সামনে দাঁড়ায়াও যে বলে আমি মুসলমান তারা মৃত্যুর সামনে দাঁড়ায় পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করতে পারে মৃত্যুর সামনে দাঁড়ায় তারা হারাম খাইতে পারে মৃত্যুর সামনে দাঁড়ায়াও ইমানের সাথে কম্প্রোমাইজ করতে পারে জাতির কি হলো আজ আমাদের নিজেদেরকে মুসলমান দাবি করি সত্যের সুন্দর আগামী দিনের প্রত্যাশা ইসলামী ইসলামী পথে চলছে